Ravindranath Tagore is also known as for Kavi Guru and Guru Dev and Ravi Thakur. রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কবিগুরু গুরুদেব রবি ঠাকুর নামে চিনি রবীন্দ্রনাথ ঠাকুর born on 25th বৈশাখ on 1861 রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম পঁচিশে বৈশাখ আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে and 25th Baishakh is very auspicious for Bengalis পঁচিশে বৈশাখ আমাদের বাঙালিদের জন্য খুব গুরুত্বপূর্ণ Rabindranath Tagore's father is Debendranath Tagore and his mother is Sarada Devi and his wife Mrinalini Devi Rabindranath Thakur দু গান এবং ছোটদের গল্প লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলার বইয়ে আমরা তার অনেক ছোটবেলাকার গল্প পেয়েছি In 1913, he was awarded Nobel prize for his Nobel Gitanjali এটি ওনার একশো বাষট্টিতম জন্মদিন আমরা সাতই এবং নয়ই মে তার জন্মদিন পালন করি ইংরেজি মতে বাইশে শ্রাবণ উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কবিগুরু আমাদের ছেড়ে পরলোক গমন করেন Now also, Kaviguru Rabindranath Tagore hasn't gone. He is in our heart. And now also we listened a lot of Ravindra Sangit. Thank you, Kavi Guru.